আসসালামু আলাইকুম সম্মানিত সকল প্রাউড ব্র্যান্ড অ্যাম্বাসেডর অন প্যাসিভিয়ান নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা খুবই খুবই খুবই উচ্ছ্বাস প্রকাশ করি খুবই আনন্দিত এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আমরা দেখতে পাচ্ছি অন প্যাসিভের প্রোগ্রেস অন প্যাসিভের প্রোডাক্টের প্রোগ্রেস এবং সেই সাথে সাথে অ্যাশচার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির প্রতিফলন তো সেইখান থেকে বলবো যে আমরা সত্যি অনেকটাই ভাগ্যবান যে আমরা অনপ্যাসিভের ফাউন্ডার্স হতে পেরেছি অনপ্যাসিভে এসছি আমরা আশা করি যে জিতে গেছি অনপ্যাসিভের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু তথ্য এই মুহূর্তে যেগুলো আপনাদের জানা দরকার আমি সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি স্কিপ করেন তাহলে হয়তো বা কিছু ইনফরমেশান আপনাদের থেকে স্কিপ করে যেতে পারে আপনারা হয়তো বা নাও শুনতে পারেন বা নাও বুঝতে পারেন যারা নতুন ভিউয়ার্স এসছেন এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স আপনারা জেনে থাকবেন বা নাও জেনে থাকতে পারেন আমাদের যিনি CEO e Ash Mufareh sir যখনই কোনো একটা প্রোগ্রাম করেন বা প্রোগ্রামে আসার আগে বা পরে দুইটা সময়ে কিন্তু আমাদের যারা গ্লোবাল লিডার আছে লিডারদের সাথে কিন্তু অ্যাশচার বসেন কথা বলেন এবং কোম্পানি সম্পর্কে আপডেট তথ্য তাদের সাথে শেয়ার করেন সেই রকমই একটা ওয়েবিনার গতকালকে হয়েছে এবং সেইখানে আমাদের যারা লিডাররা ছিলেন তাদের সাথে অ্যাশচার অনেক কিছু তথ্য শেয়ার করেছেন কী সেই তথ্য সেই তথ্যগুলো আপনাদের সাথে আমি অবশ্যই তুলে ধরব এই জন্য আমি আগেও বলেছি আবারও বলছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কী সেই তথ্যগুলো অ্যাসার আমাদের গ্লোবাল লিডারদের সাথে শেয়ার করেছেন বেসিক্যালি প্রথম যে কথাটা সেটা হলো যে আমাদের আমরা যারা ফাউন্ডার্স আসছি আমাদের যে প্রত্যাশা আমরা ও কানেক্ট প্রোডাক্টটা পেয়েছিলাম চোদ্দো দিন ফ্রি ট্রায়ালের জন্য অ্যাসার সেখানে গত পরশু দিন স্যার এসেছিলেন এবং সেইখানে বলেছেন যে আমাদের ও কানেক্টটা স্টেবল হতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে সেইখানে কি করা হয়েছে আমাদেরকে আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে আমরা ফ্রি ট্রায়াল দিতে পারি বা আমরা ফ্রি ওয়েবিনার করতে পারি এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আমি কখনোই বলবো না যে এটা আমাদের জন্য ভালো না কেন প্লাস পয়েন্ট এই এক সপ্তাহের মধ্যে আমাদের কোম্পানির প্রোডাক্টটা আরও বেশি স্টেবল হতে পারবে বা কোম্পানির মধ্যে আরও কিছু রিঙ্কেল থাকলে সেটা ধরা পড়বে এবং সেটা আমাদের টেক টিম যারা আছে আমাদের সম্মানিত টেক টিম তারা কিন্তু ব্যাক হ্যান্ডে চরমভাবে পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই তারা যে সেই বিষয়গুলো দেখলে অবশ্যই কারেকশন করে নিতে পারবে এই যে বিষয়টা এই এক সপ্তাহ যদি শেষ হয়ে যায় যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের যে প্রোডাক্ট পেইড প্রোডাক্ট সেটা কিন্তু আমরা পেয়ে যাব এরপরে আরেকটা বিষয় শেয়ার করা হয়েছে গ্লোবাল লিডারদের সাথে যারা ছিলেন তাদের সাথে বলা হয়েছে যে আমাদের এই সপ্তাহে একটি ফাউন্ডার্স ওয়েবিনার হওয়ার সম্ভাবনা রয়েছে এভাবে বলা হয়েছে এবং সেইখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে চাওয়া যেটা প্রত্যাশা যে আমাদের প্যাকেজ আসলে কত হবে আমরা লাস্ট অ্যাশমুফারে স্যারের মুখ থেকেই শুনেছি আমাদের রেডি হতে হবে এবং রেডি হওয়ার জন্য স্যার বলেছেন get ready for the greatest shape of your life আসলে এই যে গ্রেটেস্ট শেপ যেটা আমরা নিতে যাচ্ছি অন প্যাসিভ আমাদের দিতে যাচ্ছে সেই জায়গাতে আমাদের অবশ্যই প্রস্তুতির দরকার আছে আমরা নেক্সট স্টেপের জন্য রেডি আছে কিনা এটা আসছার বলেছেন এখন এই যে রেডিটা আমরা হব এই রেডি হওয়ার জন্য আমাদের অবশ্যই প্যাকেজের যে প্রাইস সেটা জানা দরকার অ্যাশার বলেছেন যে নেক্সট যে ওয়েবিনারটা হবে সেখানে আমরা যারা ফাউন্ডার্স আছি আমরা অবশ্যই থাকবো এবং সেইখানে আলোচনা করা হবে ফাউন্ডার্সদের প্যাকেজিং সিস্টেমটা কি হবে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেই ওয়েবিনারটা মিস করব না সেই জায়গাতে অবশ্যই আপনারা প্রস্তুতি নেবেন প্রস্তুতি নিতে গেলাম যেটা বললাম যে প্যাকেজ কি কত এটা আমাদের জানা দরকার আছে এবং সেই অনুপাতেই আমরা কিন্তু আমাদের পেড প্রোডাক্টটা কিনতে পারবো এর আগে আমার যেটা ধারণা আমি আপনাদের সাথে সেটা বলি আমি জানি না আমার সাথে অনেকেই একমত হবে কি না তবে আমাদের যে ফ্রি ট্রায়ালটা দেওয়া হয়েছে এই ফ্রি ট্রায়ালটা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা আমাদের পেড যে অপশনটা সাবস্ক্রাইব যে অপশনটা সেটা কিন্তু পাবো আমার এটা মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যারা এখন পর্যন্ত ওয়েবিনার করছেন না চোদ্দো দিনের যেটা ফ্রি ট্রায়ালের অপশন পেয়েছিলেন সেটা আপনারা শুরু করে দিন আমাদের যে ও কানেক্ট প্রোডাক্টটা আমরা জানি যে আমাদের অ্যাপস আসবে এই অ্যাপস কবে আসবে সেই বিষয়ে বলেছেন যে আমাদের যে নতুন ভার্সন নতুন ভার্সন রিলিজ হওয়ার পরেই কিন্তু আমরা অ্যাপটা পেয়ে যাব এখন এই অ্যাপটা কিন্তু আমরা এই মাসের শেষের দিকেই পেতে পারি সেটা কিন্তু অ্যাসার স্যার বলেছিলেন আমাদের জন্য আরও একটি গুড নিউজ হলো আমরা এই মাসের উনিশে মে আমাদের জন্য আরেকটি হয়তো বা ইভেন্ট থাকতে পারে বা ইভেন্টের কথা অ্যাসার স্যার উল্লেখ করেছেন এবং কী সেই ইভেন্ট সেটা বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তবে আমরা আশা করছি যে একটা ইভেন্ট হবে কি ইভেন্ট হবে সেটাও আমরা হয়তো বা নেক্সট ওয়েবিনার হলে সেইখান থেকে জানতে পারবো অথবা পপ আপের মাধ্যমে আমরা জানতে পারবো আরেকটা বিষয় যে অ্যাশার যে চমৎকার যে বিষয়টা কথা বলেছেন যে আমরা আমাদের সাবস্ক্রিপশন ফি যেটা দিব সেটার যেন সেটার জন্য যেন আমরা আমাদের যে অ্যাক্টিভিশন ফি বা সাবস্ক্রিপশন ফি যেটাই বলি না কেন আলাদা করে যেন আমরা রেখে দিই মানে অর্থ যেন আমরা আলাদা করে রেখে দিই কারণ আমাদের খুব স্বল্প সময়ের মধ্যেই সেই সুযোগটা কিন্তু আসতে যাচ্ছে আর আরেকটা অ্যাসার কথা বলেছেন যে আমরা যারা ফাউন্ডার্স আছি ফাউন্ডার্সদের কিন্তু আগে থেকেই অনেক আগে থেকেই কিন্তু বলা হচ্ছে যে একটা অ্যাকাউন্টই কিন্তু আপনার জন্য যথেষ্ট একটা অ্যাকাউন্টই আপনার জন্য যথেষ্ট তারপরেও আমরা যারা মাল্টিপল অ্যাকাউন্ট নিয়েছি ফাউন্ডার্স পজিশন নিয়েছি তারা অবশ্যই প্রত্যেকটা ফাউন্ডার্স পজিশনের জন্যই যেন আমরা সাবস্ক্রিপশন ফিটা পে করি যদি পে না করি তাহলে আমাদের এই ফাউন্ডার্স পজিশন নেয়ার কোনো মূল্যই থাকে না এক কথাই এজন্য আপনারা যারা যারা যে কয়টা ফাউন্ডার্স পজিশন নিয়েছেন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ফাউন্ডার্স পজিশনের এগেনস্টে গিয়ে আপনারা সাবস্ক্রিপশন ফিটা পরিশোধ করবেন বা অ্যাক্টিভেশন ফিটা পরিশোধ করবেন এটা আমার তরফ থেকে আমি বলে দিয়েছি এবং অ্যাড স্যারের তরফ থেকেও অ্যাড স্যার কিন্তু আপনাদের বলে দিয়েছে যেহেতু আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো ফলো করেন আমাদের ইউটিউব চ্যানেল দেখেন ফেসবুক দেখেন এবং আমাদের টেলিগ্রামে ফলো করে থাকেন সেই ক্ষেত্রে আমি মনে করি বা আমরা মনে করি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া অনেকেই হয়তো বা আমরা এটা মনে করতেই পারি যে আমি তো একটা অ্যাক্টিভ করছি আমার অ্যাকাউন্ট আর করার দরকার নেই বা এটার ইনকাম আগে হাতে পেয়ে নিই তারপরে করব। এটাতে করলে আপনারই লস আপনি যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন আপনার প্রোডাক্টটা ততই তাড়াতাড়ি আপনার এখানে ট্রাফিক আসা শুরু হয়ে যাবে বা ট্রাফিক যদি আসেও আপনি যদি সাবস্ক্রাইব না করেন আপনি কিন্তু ওইখান থেকে আর্নিংটা উইড্র করতে পারবেন না এজন্য অবশ্যই আমাদের রেডি হতে হবে আপনারা রেডি হয়ে যান আর মাত্র একটা সপ্তাহ জানি না এই এক সপ্তাহ পরে আমাদের জন্য কি অপেক্ষা করছে বা প্যাকেজ কি আসতে যাচ্ছে কত ধরনের প্যাকেজ আসতে যাচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনেকক্ষণ ধরেই আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনাদের নিজস্ব কমিউনিটিতে শেয়ার করবেন কারণ তথ্যবহুল আলোচনা ছিল আমি মনে করছি এই জন্য নিজস্ব কমিউনিটিতে শেয়ার করে আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দিন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম